হ্যালো সবাইকে আর্নিংস মাস্টার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি রিপন আজকের ভিডিওতে আমরা তিনটি মাইনিং অ্যাপস নিয়ে কথা বলবো তিনটি মাইনিং অ্যাপসের কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই মুহূর্তে আমাদের মনে ঘোরাফেরা করছে সেই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত আমরা আলোচনা করব পাই নেটওয়ার্কের কেওয়াইসি বিষয় অর্থাৎ আমরা বাংলাদেশ এবং ভারতে যারা রয়েছি আমাদের কেওয়াইসি বিষয়ে বেশ উদ্বিগ্নতা রয়েছে আমি চেষ্টা করব সেটাকে সেটাকে কিছুটা সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের মনে কিছুটা প্রশান্তি এনে দেওয়ার জন্য দ্বিতীয়ত যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বি নেটওয়ার্কের একটা আপডেট এসছে কেওয়াইসি সংক্রান্ত এটাও আমি সেটা আপনাদেরকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করব আর তৃতীয়ত কথা বলবো স্টার নেটওয়ার্ক সম্পর্কে আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে স্টার নেটওয়ার্ক সম্পর্কে জেনে ফেলেছেন তবুও তুলনামূলক বি পাই এগুলো থেকে স্টার একটু নতুন আমি সেটা নিয়েও ভিডিও শেষের দিকে একটু কথা বলার চেষ্টা করব এবং স্টার নেটওয়ার্কের যারা এখনও যুক্ত হননি তাদেরকে তারা যেন যুক্ত হতে পারেন এই জন্যে আমি স্টার নেটওয়ার্কের অ্যাপসটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং রেফার কোডটাও দিয়ে দিব আপনারা সেখান থেকে স্টার নেটওয়ার্ক ডাউনলোড করে নিয়ে রেফার রেফার কোড দিয়ে রেজিস্ট্রেশন করে আপনারা কাজ করতে পারবেন আপনারা সেখান থেকে মাইনিং শুরু করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথম থেকেই পাই নেটওয়ার্কের পাই ব্রাউজার যেটা রয়েছে সেটা ওপেন করে রেখেছি এবং আমি আমার কেওয়াইসি অপশনে ক্লিক করেছিলাম পাই নেটওয়ার্কের পাই যে ব্রাউজারটা রয়েছে সেটার মধ্যে ঢুকলে আপনারা নিজের দিকে কেওয়াইসি অপশনটা পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে বাংলাদেশ থেকে এরকম দেখাচ্ছে আমি এখনও জানি না বাংলাদেশ বা ভারত থেকে কেউ কেওয়াইসি কমপ্লিট করেছেন না যদি আপনারা করে থাকেন আমাকে কমেন্টে জানাতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা বলতে পারেন যদি আপনি কমপ্লিট করে থাকেন তবে এটা কিছুদিন আগের একটা ভিডিও আমার রয়েছে যেখানে আমি পাইন নেটওয়ার্ক কোর টিমের যে প্রধান নিকোলাস কাকুলিস তার একটা ভিডিও বার্তা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম সেখানে তিনি বলেছিলেন যে পাই নেটওয়ার্কের মাস কেওয়াইসি পাবলিশড হয়েছে আছে কিন্তু আমরা এখনও কেওয়াইসি পাইনি কারণ সেখানে তিনি আরও বলেছিলেন যে এটা স্লট আকারে হচ্ছে এক এক স্লটে কমপ্লিট করা হবে আমরা হয়তো সেই স্লটের সিরিয়ালের মধ্যে আসিনি এই জন্য আমাদেরকে এখনও কেওয়াইসি দেওয়া হয়নি তবে আমরা কেওয়াইসি খুব শীঘ্রই হয়তো পেয়ে যাব তো কেওয়াইসি যে হচ্ছে এটার কিছু প্রমাণ আমি খোঁজার চেষ্টা করেছিলাম সেই প্রমাণগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন দেশের পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন নিউজ আসছে যে পাই নেটওয়ার্কের কেওয়াইসি করার সুযোগ তারা পেয়েছে সে ধরনের কিছু প্রমাণ আমি সংগ্রহ করেছি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রিনশট আমি ওপেন করেছি এখানে এলিজেবল ফর কেওয়াইসি এই কথাটা লেখা আছে you are now eligible for KYC এটা আমাদের মতো একজন পাই মাইনার যিনি রয়েছেন তিনি হচ্ছেন নাইজেরিয়ার তার কাছ থেকে আমি কালেক্ট করেছি এখানে তিনি পায়ের যে কেওয়াইসি সেটা করার সুযোগ পেয়েছেন এবং পাই কেওয়াইসি কিভাবে সাবমিট করতে হবে সেটা সে সম্পর্কে পাই তাকে একটা নোটিফিকেশান দিয়েছে আমরা এর আগের ভিডিওতে শুনেছিলাম বলেছিলাম আপনাদেরকে আপনারা হয়তো শুনে থাকবেন যে আপনাকে পপ আপ নোটিফিকেশান দেওয়া হবে এটা সে ধরনের একটা নোটিফিকেশান এই ধরনের নোটিফিকেশান আমরা সবাই পাবো যখন আমরা কেওয়াইসির জন্য এলিজেবল হব শুধু এই একটা নয় আমি আপনাদেরকে যদি দেখাতে চাই এখানে দেখুন এটা হচ্ছে কেওয়াইসি কিভাবে সাবমিট করে করেছে সেই ধরনের একটা স্ক্রিনশট এটা এখানে কেওয়াইসির যে ডকুমেন্ট সাবমিট করতে হয় সে সেটা সাবমিট করার পরে এটা স্ক্রিনশট নেওয়া হয়েছে স্ক্রিনশট নিয়ে আমি বলেছিলাম যে আমাকে রিকোয়েস্ট করেছিলাম যেন আমাকে পাঠানো হয় এবং আমি আমার দর্শক বন্ধুদের দেখাতে পারি তিনি আমাকে পাঠিয়েছেন এবং তারপরে এখানে আরেকটা হচ্ছে যে কেওয়াইসি সব ডকুমেন্টস দেওয়ার পরে যখন সাবমিট করা হয় তখন সাবমিটের জন্য প্রসেসিং হয় এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনারা লেখা আছে you are processing your data data we are processing your data তাহলে কেওয়াইসি এটা প্রসেসিং হচ্ছে এরপরে এখানে দেখা যাচ্ছে প্রসেসিং হওয়ার পরে সেটা সাবমিট হয়ে গেল এখানে কংগ্রাচুলেশনস দিয়ে দিয়েছে এবং নিচে লিখেছে your application has been submitted মানে আবেদন সাবমিট হয়েছে তো এইটা হচ্ছে আমাদের ভারত বাংলাদেশ ছাড়াও পৃথিবীর অন্যান্য দেশে আপনারা জানেন যে অনেক মানুষ পায়ের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছে এবং তারা পায় মাইনিং করছে তো তাদেরকে যাদেরকে সুযোগ দেওয়া হয়েছে তাদের থেকে আমি কিছু স্ক্রিনশট কালেক্ট করার চেষ্টা করেছি যাতে আপনারা ইন্সপায়ার হন এবং মাইনিংটা বন্ধ না করেন কারণ কমিউনিটিতে অনেক কথাবার্তা চলছে কেউ বলছে পায় স্ক্যাম হতে পারে কেউ বলছে যে না স্ক্যাম না এটা কেওয়াইসি হচ্ছে তো এরকম এই যে আমি যে আপনাদের যে স্ক্রিনশটটা দেখাচ্ছি এটা যে আমি নিজে দেখেছি তাকে করতে তা কিন্তু নয় আমি তারা করেছে বলেছে আমি বিভিন্ন কমিউনিটিতে যুক্ত আছি সেখান থেকে যারা করেছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি তারা বলেছে যে হ্যাঁ আমরা ওয়াইসি করতে পেরেছি এবং আমি তাদের কাছ থেকে কিছু প্রমাণ কালেক্ট করার চেষ্টা করেছি তো আশা রাখতেই পারি আমরা কারণ এখানে আমাদের হতাশ হওয়ার কিছু নেই আমরা এখানে কোনো টাকা পয়সা ইনভেস্ট করিনি কেউই শুধু হয়তো দিনে একবার ঢুকে মাইনিংটা অন করে দিয়েছি যেন আশা রাখতেই পারি আর পায়ের যা একটি অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে তাতে মনে হয় না যে পাই কখনো স্ক্যাম হবে কেওয়াইসি আমরা পাবো সেই জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং যখন আমরা কেওয়াইসি পাবো খুব সাবধানতার সাথে কেওয়াইসি ফিল আপ করতে হবে এই হচ্ছে মোটামুটি আজকের পাই আপডেট এরপরে আমরা চলে যাব বি নেটওয়ার্কের যে নতুন আপডেটটা এসেছে সেই আপডেটে বি নেটওয়ার্কের আপডেটটা যদি আপনারা দেখতে চান আপনারা পাই অ্যাপসটা সরি বি অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন এখানে প্রথমেই আপডেটটা নিউজ যে সেকশনটা রয়েছে এই নিউজ সেকশনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে new round of K Y C will be open soon আমি আমার কিছুদিন আগের বি নেটওয়ার্ক সংক্রান্ত একটা ভিডিও ছিল যেটাতে আমি কি বি নেটওয়ার্কের দুই হাজার বাইশের ফার্স্ট কোয়ার্টারের যে রোডম্যাপটা ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে তারা বলেছিল যে তারা এই ফার্স্ট কোয়ার্টারের মধ্যে কে ওয়াইসি নিয়ে আসবে এবং কথা মতো তারা নিয়ে আসার ঘোষণাও দিয়েছে আসছে বলে জানিয়েছে কেওয়াইসি কিন্তু এখানে একটু কথা আছে সেটা আমি নিউজটার ভেতরে গিয়ে আপনাদের দেখাতে চাই তার জন্য আমি নিউজটাতে ক্লিক করব এখানে তারা লিখেছে a new round of KYC will open soon বলেছে খুব তাড়াতাড়ি কেওয়াইসির একটা নতুন রাউন্ড শুরু হবে কিন্তু এখানে আমাদের জন্য এটা একটু এখন বলা যায় যে কষ্টের খবর বা এখনও আমাদের জন্য এটা বেশিরভাগ মানুষের জন্য এটা তেমন কোনো খুশির খবর হয়ে ওঠেনি কারণটা হচ্ছে দেখুন যদি আমি লেখাটা একটু পড়ি এখানে এখানে লিখেছে greetings to global bees a new round of K Y C will be open soon তারপরে বলেছে B network DAO has been making improvements for KYC and decided to open a new round of March uh, 22 to March thirty first for ten days এটা বলেছে দশ দিনের জন্য নতুন রাউন্ড কেওয়াইসির যে নতুন রাউন্ড মার্চের বাইশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে এটা ওপেন হবে এই পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল এই পর্যন্ত এটা পড়লে মনে হবে যেটা আমাদের জন্য খুবই একটা খুশির খবর তবে পরের প্যারাতে তারা লিখেছে since they are still many bees who have passports and missed the last KYC. So this time we still support passport for the KYC. বলেছে যে এমন কিছু বি মাইনার রয়েছে যাদের কাছে পাসপোর্ট আছে কিন্তু সর্বশেষ যে পাসপোর্ট দিয়ে যে কেওয়াইসি করার সুযোগ এসেছিল সেটা তারা মিস করে গেছে এখানে আপনারা হয়তো জেনে থাকবেন ইতিমধ্যে আমি আমার ভিডিওতে বেশ কয়েকবার বলেছি আমি বি সংক্রান্ত ভিডিওতে যে বিয়ের কেওয়াইসি কয়েক রাউন্ড এর আগেও হয়ে গেছে সেখানে বিয়ের যে কেওয়াইসিতে যে ডকুমেন্টটা সাবমিট করতে হয়েছে সেটা হচ্ছে অনলি পাসপোর্ট কোনো ন্যাশনাল ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করা যায়নি অন্য কোনো ডকুমেন্টস দিয়েও কেওয়াইসি করার সুযোগ এখনও আসেনি সেখানে শুধু পাসপোর্ট সাবমিট করা গেছিলো তো এখানে তারা বলতে চাইছে সেই সব রাউন্ডে যাদের পাসপোর্ট আছে এবং বি মাইনিং করছে এমন কেউ যদি বাদ পড়ে থাকে এই রাউন্ডে তারা সুযোগ পাবে কেওয়াইসি করার জন্য বলেছে please do not upload documents other than passport বলেছে পাসপোর্ট ছাড়া অন্য কোনো ডকুমেন্টস এখানে আপলোড করবেন না উই অ্যাপ্রিসিয়েট ইওর আন্ডারস্ট্যান্ডিং বলেছে আপনারা যেটা মনে করছেন আমরা সেটাকে সম্মান করি other identity documents will be accepted in the later round বলেছে পরের যে রাউন্ড আসবে সেখানে অন্যান্য ডকুমেন্টস যেটা আপনার আইডেন্টিটি প্রুভ করে সেটা আপনারা সেখানে দিতে পারবেন এবং গ্রহণ করা হবে তারপরে বলেছে please rest assure that we will try our best to make it easier for everyone to pass the KYC বলেছে আমরা এটা নিশ্চিত করছি যে আমরা সবার জন্য চেষ্টা করছি যেন সবাই খুব সুন্দরভাবে কেওয়াইসিটাকে এখান থেকে কমপ্লিট করতে পারে কেওয়াইসিটাকে সুন্দরভাবে সম্পন্ন করতে পারে তো এখানে আমাদের যারা আমরা যাদের আমরা আমাদের পাসপোর্ট নেই আমরা এখানে এই মুহূর্তে এই রাউন্ডে কেওয়াইসিতে সুযোগ নিতে পারবো না এবং এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে অন্য কোনো ডকুমেন্টস যেন আপলোড না করা হয় তাই যারা বি মাইনার রয়েছেন আপনাদের যদি পাসপোর্ট থেকে থাকে এবং আপনি যদি এর আগের রাউন্ডে বাদ পড়ে থাকেন এ রাউন্ডে আপনি সুযোগ নিতে পারেন চোখ রাখবেন বি অ্যাপসে এবং আপনি আমাদের সাথে টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন সেখানে আমরা এইসব আপডেট সবার আগে দিয়ে দিব আপনারা হয়তো সেখান থেকে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন এবং সেখানে পাবেন আমার টুইটার হ্যান্ডেলের লিঙ্ক এবং পাবেন ফেসবুকে আমার একটি গ্রুপ রয়েছে সেই গ্রুপে ফেসবুকের লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে এইসব সোশ্যাল লিঙ্কে যুক্ত হতে পারবেন এবং যদি আপনি আপনার পাসপোর্ট না থেকে থাকে এটা বারবার আমি রিপিট করছি ভুল করে অন্য কোনো ডকুমেন্টস সাবমিট করবেন না অন্য কোনো ডকুমেন্টস সাবমিট করলে আপনার হয়তো পরবর্তীতে কেওয়াইসি করতে সমস্যা হতে পারে কেওয়াইসি আপনি করার সুযোগ হারিয়েও ফেলতে পারেন এই হচ্ছে বি নেটওয়ার্কের কেওয়াইসি সংক্রান্ত আপডেট এরপরে আমরা স্টার নেটওয়ার্কের কাছে একটু যেতে চাই আমি ইতিমধ্যে স্টার নেটওয়ার্কের অ্যাপসটা ওপেন করে ফেলেছি স্টার নেটওয়ার্কের দুটো বিষয় নিয়ে কথা বলবো দুটো বিষয় নিয়ে আমাকে আমার বেশ কয়েকজন দর্শক বন্ধু প্রশ্ন করেছেন সেই দুটো বিষয় আপনাদেরকে এই ভিডিওতেই উত্তর দেওয়ার চেষ্টা করব সেই দুটো বিষয় হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো অপশন আমাদেরকে দেওয়া হয়েছে একটা হচ্ছে ড্র পাওয়ার আপ আর একটা হচ্ছে ড্র লিব্রা আমাকে প্রশ্ন করা হয়েছে দুটোর কাজ কি আমি ধরে নিচ্ছি যে আমার বেশিরভাগ দর্শক বন্ধু যারা বি মাইনিং করছেন আপনারা এই দুটো বোঝেন তারপরে আমি একটু এক্সপ্লেন করছি যদি কেউ না বুঝে থাকেন তাহলে আশা করছি আপনাদের উপকার হবে এবং ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে লাগে ভিডিওতে একটা লাইক করে দিবেন কমেন্ট করতে পারেন ভিডিওটা শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ এই ধরনের আপডেট এই ধরনের ভিডিও আমি খুব কষ্ট করে প্রায় রিসার্চ করে আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি তো এইখানে ড্র পাওয়ার আপ যে কথাটা রয়েছে এটা হচ্ছে আপনার পাওয়ার আপ হবে যে পাওয়ার মাইনিং যে আপনার পাওয়ার রয়েছে মাইনিং যে স্পিড রয়েছে এখানে আমার এখানে আমি ড্র করে নিয়েছি জন্য এই অপশনটা সাদা দেখাচ্ছে এখানে যদি আপনি যদি এটা এটাকে ড্র না করে থাকেন তাহলে এখানে আপনি একটা নীল অপশন পাবেন এবং ড্র লেখা থাকবে আপনি সেটাতে ক্লিক করলে আপনার এখানে একটা ড্র হবে ড্রর ফলে আপনি যে মাইনিং স্পিডটা এখান থেকে পাবেন সেটা আপনার মূল মাইনিং স্পিডের সাথে যুক্ত হয়ে যাবে তো এরপরে যেটা রয়েছে এরপরে আছে ড্র লিব্রা ড্র লিব্রা হচ্ছে এখানে এটাও আপনি ড্র করতে পারবেন আমি ইতিমধ্যে ড্র করে নিয়েছি আমি অনেকবার এটা ড্র করেছি কিন্তু আমি এখান থেকে এখনও কোনো সংখ্যা পাইনি যেটা এটা হচ্ছে আমি একটু আগে বলে নিই এটা হচ্ছে এখান থেকে আপনার যে পার্সেন্টেজটা বাঁধবে এখানে ড্র হওয়ার ফলে যেটা আসবে সেটা দুই হোক চার হোক একশো হোক যা হোক আপনি সেই পরিমাণ স্টার এখান থেকে উইথড্র করতে পারবেন সেটা আপনার এই স্টার ওয়ালেটে সরাসরি চলে যাবে এখানে স্টার ওয়ালেট দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্টার ওয়ালেটে সরাসরি চলে যাবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি এটা অনেকবার ট্রাই করেছি প্রায় প্রত্যেক দিন আমি এটা একবার ড্র করি এটা এখনও আমার প্রত্যেকবারই জিরো এসেছে কিছু এখান থেকে আসেনি আমি জানি না এটা কেউ যদি পেয়ে থাকেন আমার দর্শক বন্ধুদের মধ্যে তাহলে কমেন্টে আমাকে জানাবেন প্লিজ আর যারা এখনও এটা সম্পর্কে জানেন না তারা এখন থেকে জেনে নিন এবং এটা প্রত্যেক দিন করুন হতে পারে আপনার কোনো সময় এখানে ড্রতে কিছু হতে পারে কোনো সংখ্যা আসতে পারে এবং আপনার সেই পরিমাণ সে পার্সেন্টেজ হিসাবে সেই পরিমাণ আপনার ওয়ালেটে চলে যেতে পারে এবং আপনি সেটা সেখানে স্ট্যাক করতে পারবেন স্ট্যাক করার ফলে আপনি আরও কিছু বাড়তি স্টার এখান থেকে আর্ন করতে পারবেন তো এই ছিল আজকের মতো তিনটা বিষয় নিয়ে কথাবার্তা ভিডিওর শেষের দিকে একটা সুখবর আপনাদেরকে দিতে চাই আপনাদের জন্য আমাদের একটা ব্লগ সাইট রয়েছে যেখানে অনলাইনে যারা টুকটাক কাজ করেন বা অনেক অ্যাডভান্স লেভেলের কাজও যারা করেন তাদের জন্য আমরা বেশ কিছু রিসোর্স যেমন এডিটেবল গ্রাফিক্স ডিজাইন বিভিন্ন ইউজফুল ওয়ার্ড ফাইল তারপরে প্রিমিয়াম কোয়ালিটির কিছু সফটওয়্যার তারপরে সেখানে আছে ফ্রিল্যান্সিং সম্পর্কিত অনেক ধরনের কোর্স এগুলো সবই প্রিমিয়াম আমরা পে করে মার্কেট থেকে কালেক্ট করেছি আপনাদের জন্য আমরা সম্পূর্ণ ফ্রিতে আমাদের সেই ব্লগ সাইটে ডে বাই ডে আপলোড করে যাচ্ছি সেখানে অনেক কিছু অলরেডি আপলোড করা হয়েছে এবং প্রতিদিন কিছু না কিছু সেখানে আপলোড করা হচ্ছে এই ব্লগ সাইটটার লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা চাইলে সেখানে ক্লিক করে আমাদের ব্লগ সাইটটা ঘুরে আসতে পারেন যদি আপনার প্রয়োজনীয় কিছু পেয়ে যান তাহলে সেখান থেকে আপনারা একদম বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন এবং এগুলো সবই কপিরাইট ফ্রি আপনারা এটা নিশ্চিন্তে যে কোনো জায়গায় জায়গায় ব্যবহার করতে পারবেন এবং প্রতিনিয়ত যদি ভিজিট করেন তাহলে আশা করছি সবার জন্যই কিছু না কিছু সেখান থেকে উপকার হবে এবং আপনি আপনার প্রয়োজনীয় কিছু না কিছু সেখানে অবশ্যই পেয়ে যাবেন আর সেই সাথে আমার দর্শক বন্ধুদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকেন যাদের পৃথিবীর বিভিন্ন অবাক করার মতো বিষয় জানার আগ্রহ রয়েছে এবং পৃথিবীর ইতি বিভিন্ন দেশের বিভিন্ন মহাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং হারিয়ে যাওয়া সংস্কৃতি সম্পর্কে জানতে আগ্রহ রয়েছে তাহলে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে যেখানে এই ধরনের ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করছি আপনারা আমাদের পেজটাকে লাইক করতে পারেন এবং সেখান থেকে আপনার ভিডিও দেখতে পারেন এবং জ্ঞান অর্জন করতে পারেন আপনার চাহিদা মতো বিষয়ের উপরে তো আজকে এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন